মানুষ সাধারণত নিজ নিজের কাজের চিন্তায় সে বেশি পাগল যখন সে পরের কথা ভাবে অপরের সুখের পথে সে আঘাত করে না তখন সে দেবতা আমি আশা করি মনুষ্যত্ব জয়যুক্ত হোক মানুষের মনে উন্নত মহাজীবনের প্রতি শ্রদ্ধা জাগুক সে নিজের ও পরের হীনতাকে ঘৃণা করতে শিখুক মানুষ যেন তার নির্মম পেশনে দুঃখ পেয়ে খোদাতালার কাছে ফরিয়াদ না জানায়